দুজন দুই অঙ্গনের একজন পর্দার অন্যজন মাঠের দুজনেই সেরা তারকা বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা ও ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে সেরা যুগল বললে অতুক্তি হবে না শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় যে কোনো আলাপে একে অপরের প্রশংসায় মেতে ওঠেন এ দম্পতি ভালোবাসা প্রকাশে কাপূর্ণ করেন না বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তার ব্যাটিং দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব কিন্তু একটা কারণে প্রায় সমালোচনার মুখে পড়েন মাঠে চরম আগ্রাসী কোহলি প্রায় বিপক্ষ দলের খেলোয়াড় এমনকি আম্পায়ারের সঙ্গেও বিতণ্ডায় জড়ান কিন্তু বারবারের মতোই প্রশংসার মুখের পিকে তারকা আনুষ্কা শর্মা স্ত্রীর দাবি মাঠে আগ্রসী হলে অন্য সময় একেবারে শান্ত কোহলি ভারতের বিনোদন সংবাদ মাধ্যম ফিল্ম ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে আনুষ্কা শর্মা বলেন আমার দেখা অন্যতম শান্ত মানুষ এই কোহলি মাঠের বাইরে একদম ধীরস্থির আপনারা আমার বন্ধু বান্ধব ও সহকর্মীদের না হয় জিজ্ঞেস করে দেখুন মাঠেও অমন করে কারণ খেলার প্রতি ওর তীব্র ভালোবাসা বাস্তব জীবনে ও আগ্রাসী নয় ওটা শুধু মাঠের আমার জানা মতে সবচেয়ে শান্ত মানুষ ও ওর দিকে তাকালেই মনে হয় ওয়াও তুমি এত আমুদে গত বছর আনুষ্কা শর্মার সর্বশেষ চলচ্চিত্র জিরো বক্স অফিসে সুপার ফ্লপ হয়েছিল এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায় না কোনো কোনো প্রকল্পের নামও ঘোষণা করেননি জিরোর নায়ক সুপারস্টার শাহরুখ খানও বলেছেন একটা বিরতি দরকার কবে চলচ্চিত্রে ফিরবেন আনুষ্কা এই অভিনেত্রী জানালেন সচেতনভাবেই বিরতির সিদ্ধান্ত নিয়েছেন জিরোর পর কয়েক মাস যুগল জীবন কাটাতে চাইছেন আর বিয়ের পর কাজে এত ব্যস্ত ছিলেন যে মন দিয়ে সংসার করার ফুরসতই মেলেনি একটার পর একটা ছবিতে কাজ করে যেতে হয়েছে ওই ফাঁকে বিরাট কোহলির সঙ্গে সামান্য ভ্রমণ সাক্ষাৎ হয়েছে আনুষ্কা আরও বলেন গণমাধ্যম কর্মীরা লাগাতার তাকে জিজ্ঞেস করে চলছেন কোন ছবিতে চুক্তি করেছে এটা তার কাছে চাপ মনে হচ্ছে দুই সালে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করার সময় আনুষ্কার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে এরপর বন্ধুত্ব থেকে প্রেম দুই সালে সাত পাকে বাধা পড়েন তারা